এর ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্ক বিল্ডিং করা শিখব তো লিঙ্ক বিল্ডিং কেন করব এর প্রয়োজনীয়তা কি এবং এটা করে লাভটা কি ক্লায়েন্টের যদি আমি যদি আপনাদেরকে বলি লিঙ্ক বিল্ডিংয়ের লিঙ্ক বিল্ডিং বলতে আমরা যেটা বুঝি আপনার নিজের কোনো সাইটকে সাইটের লিঙ্কে অন্য কোনো সাইটে শেয়ার করা এক কথায় এক কথায় যদি বলেন যে আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটার লিঙ্কটাকে আরেকটা ওয়েবসাইটে পোস্ট করবেন বা বিভিন্ন জায়গায় সরাইয়ে দিবেন এটাকে লিঙ্ক বিল্ডিং বলে তো একটা নতুন ওয়েবসাইট যদি প্রথম পৃষ্ঠায় আনতে হয় তাহলে লিঙ্ক বিল্ডিংয়ের বিকল্প নাই এক কথায় তো এটা কেন করবে বাইরেরা কারণ তারা নতুন নতুন ওয়েবসাইট খুলবে এবং তারা ব্যাকলিংয়ের মাধ্যমে বা লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে তিনি কিন্তু ফার্স্ট পজিশনে আসবে এখানে যদি আপনি ভালোভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারেন তাহলে দেখা যাবে যে ওইখান থেকে ট্রাফিক আসবে মানে হাই কোয়ালিটি ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে সেখান থেকে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে গ্রো হতে থাকবে মানে হচ্ছে গুগলের র্যাঙ্কিংয়ের দিকে চলে যাবে বা গুগলে র্যাঙ্ক করবে সেই জন্য প্রতিটা কোম্পানি বা প্রতিটা ক্লায়েন্ট চায় তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে সেজন্য তারা মূলত ব্যাকলিংগুলো করায় তো ব্যাকলিং করলেই যে আপনার মনে করেন গুগল ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে এরকম না আপনাকে ভালোভাবে মানে হাই ডিএপিএ ওয়েবসাইট বা বিভিন্ন লিঙ্ক বিল্ডিং সাইট পাবেন ওইগুলো সাইটগুলোতে মূলত ব্যাকলিংগুলো করতে হবে তাহলেই মূলত কাজে আসবে তাছাড়া অন্যথায় মানে স্পাম হবে যদি আপনি দেখা যায় যে আপনি একটা ভুয়া সাইটে একটা ব্যাকলিং করছেন বা লাইক লিঙ্ক শেয়ার করছেন ওইখান থেকে মানুষ ক্লিকও করবে না তো অনেক সময় দেখা যায় স্পামিং হয়ে যাবে এগুলো পরবর্তীতে ফায়দা আসবে না তো আমাদের আমরা যখন কাজ করব সেটা অ্যাকুরেট সাইটগুলোতে আমরা লিঙ্ক বিল্ডিং করব। এতে ক্লায়েন্টও খুশি আমরাও খুশি এবার কথা হচ্ছে জি এটা হচ্ছে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বলা হয় তো আমি যদি ফাইবারে চলে যাই এগুলো এখনই বুঝবেন না <laughs> ঠিক আছে ডোমেন মানে এই যে আমি একটা অ্যাড্রেস লিখে সার্চ করলাম ফাইবার ডট কম হুম এটা হচ্ছে ডোমেন অথরিটি পেজ অথরিটি আমি সব কিছুই দেখাবো সমস্যা নাই এসির ক্লাসে আরও বিস্তারিত জানবেন তো বায়াররা ধরেন আমি যখন কোনো কিছু লিখব যে বেস্ট বেস্ট কার বেস্ট কার দুই বা দুই এরকম লিখে যখন সার্চ করব বেস্ট কার ওকে লিখে একটু সার্চ করি তো আপনি এখন হয়তো অ্যাড দেখতে পারতেছেন না অনেক জায়গায় আপনি দেখতে পারবেন যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন এসিওর ভাষায় বলা হয় কিওয়ার্ড এগুলো ঠিক আছে কিওয়ার্ড তো যখন কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন তখন আপনার সামনে দেখবেন অনেক ওয়েবসাইট শো করবে মানে সার্চ রেজাল্টে আপনার সামনে শো করবে এখন শো করবে এখানে প্রথমে আপনি দুই তিনটা ওয়েবসাইট পাবেন যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে ক্লায়েন্টরা আনে প্রথম পৃষ্ঠায় সাজেস্টে শো করায় অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে আমরা এক একটা অ্যাড ক্যাম্পেন রান করতে গেলে দেখা যায় একটা করে ক্লিকে বায়ারের দরের ম্যাক্সিমাম সময় দেখেন পঞ্চাশ সেন্ট এক ডলার তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত যেতে পারে গুগল অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে মানে তিনি যদি ভিজিটর নিতে চায় একটা ভিজিটরের জন্য তার খরচ হতে পারে এক থেকে তিন ডলার পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত খরচ হতে পারে সেই ক্ষেত্রে যদি ডেলি একশো ভিজিটর তার ওয়েবসাইটে যায় তাহলে চিন্তা করেন এক ডলার করে হলে একশো ডলার তার খরচ হচ্ছে একশো ভিজিটরের জন্য তো এইখানে অ্যাড চালানো ধরে রাখা খুবই কষ্টকর মানে খুবই কষ্টকর এবং খুবই মানে টাকার দরকার খুব বড় বড় ক্লায়েন্ট না হইলে এখানে অ্যাড ক্যাম্পেইন চালায়া তার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে ধরে রাখতে পারবে না তো এবার কথা হচ্ছে এই যে একশো ডলার দিয়া তিনি অ্যাড চালালো অ্যাড চালালে কি তারটা ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় থাকবে মানে এটা কতদিন থাকবে এটা ততদিনই থাকবে যতদিন গুগলকে ওই কোম্পানি টাকা দিবে অ্যাড অ্যাড রান করার জন্য বা অ্যাড রাখার জন্য মানে অ্যাড চলা অবস্থায় আপনার ওইটা শো করবে প্রথম পৃষ্ঠায় যেদিন থেকে আপনি অ্যাডটা বন্ধ করে দিবেন সেদিন থেকে আপনার ওয়েবসাইটটা হারিকেন দিয়ে খুঁজলেও কোনো পেজে পাবেন না যেটা আগের যে অবস্থায় ছিল আগে যদি দশ নম্বরে থাকতো তাহলে দশ নম্বরই থাকবে এগুলো কখন করে একটা ক্লায়েন্ট মনে করেন কখন করে এই গুগল অ্যাডের কামগুলো বা search engine search result search ক্যাম্পেইনটা কখন করে সার্চ ক্যাম্পেইনটা করে দেখা যায় হুট করে তার খুব প্রয়োজন আর্জেন্ট কিছু প্রোডাক্ট আছে এগুলো সেল করা দরকার তো তখন এগুলো করে কিন্তু এটা খুবই ব্যয়বহুল এই অ্যাডগুলো খুবই ব্যয়বহুল তো ক্লায়েন্টেরা যদি এইভাবে প্রতিদিন দেখা যাবে কোনো কোনো সাইটে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভিজিটর গেলে তার কি পরিমাণ খরচ হবে তো এখানে তো তার হিউজ টাকার দরকার পড়তেছে কিন্তু যদি এসিওর মাধ্যমে তিনি এখানে আসে তার কোনো খরচ নাই তিনি হয়তো ছয় মাস এক বছর কষ্ট করে তার ওয়েবসাইটটা প্রথম পৃষ্ঠায় নিয়ে আসলো বা সেকেন্ড পৃষ্ঠায় নিয়ে আসলো বা প্রথম দশ নাম্বার রেজাল্টে নিয়ে আসলো তো এটা দেখা যাবে যে তিনি এখান থেকে যে ভিজিটর পাবে বা এখান থেকে যে মানুষ ক্লিক করে তার ওয়েবসাইটে যাবে সেই জন্য তাকে কোনো প্রকার টাকা দিতে হবে না তো এইখানে প্রতিযোগিতা যারা আছে প্রতিযোগী যারা আছে তাদের সাথে কম্পেয়ার করে আপনাকে ভালো ভালো কী করতে হবে ব্যাকলিং করতে হবে হাই কোয়ালিটি ব্যাকলিং করতে হবে যতগুলো অফ পেজ অন পেজ দুইটা করতে হবে মানে অফ পেজটা ভালোভাবে করতে হবে তা না হলে এখানে টিকা যাবে না অফ পেজটা তিনি ভালোভাবে করার পরে হয়তো তার প্রতিযোগীরাও কিন্তু বসে নাই তারাও চিন্তা ভাবনা আছে কি যে আমার প্রথম যে আছে তাকে আমাকে পিছনে ফালাইতে হবে আবার আপনি চিন্তা করতেছেন ওরে পিছিয়ে ফালাইতে হবে তো সবারই টার্গেট হচ্ছে উপরের দিকে তারা কি করে টার্গেট উপরে থাকার জন্য তাদের মেন হাতিয়ার হচ্ছে ব্যাকলিং বা লিং বিল্ডিং এগুলোর মাধ্যমে মূলত তার ওয়েবসাইটটা গুগলে ধরে রাখে মানে গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ধরে থাকে মানে টিকে থাকে আর কি দীর্ঘদিন তো এবার আপনি একটা জিনিস লিখে সার্চ করবেন প্রতিদিন ধরেন এই একটা কিওয়ার্ড লিখে আপনি একটা কমেন্টিং সাইটগুলোতে যায় এখানে একটা অ্যানকর ল্যাং মানে অ্যানকর টেক্সট লিঙ্ক করে দিলেন তো এটা লেখা যতদিন আপনি সার্চ করবেন করে ডেলি নিজে পঞ্চাশ ষাটবার করে এই কিওয়ার্ডটা লিখে লিখে মানে অ্যানকর করে করে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গুগল মামা বুঝবে কি কিরে কাহিনী কি এই এই কিওয়ার্ডটা লেখে মানুষ এই কিওয়ার্ডটা ক্লিক করে মানুষ ওই জায়গায় চলে গেছে তার মানে কি আমাকে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে হবে ঠিক আছে গুগলকে আমরা বুঝাই দিলাম যে এইভাবে তুমি র্যাঙ্ক করবা তো এই কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করানো দরকার এই কিওয়ার্ড দ্বারা মানুষ সার্চ করে করে ওয়েবসাইটে চলে যাচ্ছে বা ক্লিক করে চলে যাচ্ছে তাহলে আমার কাজ কী হবে গুগল মামা বুঝবে যে আমার এটাতে র্যাঙ্ক করানো দরকার তো সেম এসিওর কাজগুলো আপনাকে এইভাবে করতে হবে আপনি যখন কোনো লিঙ্ক বিল্ডিং করবেন তখন আপনার কিওয়ার্ডগুলো থাকবে কিওয়ার্ড রিসার্চ করা ভালোভাবে শিখতে হবে মানে টোটাল কত off page on page total আপনাকে কমপ্লিটলি শেখার পরে আপনি পুরো একটা ওয়েবসাইটের দায়িত্ব নিতে পারবেন যে আমি ছয় মাস এক বছরের ভিতরে মোটামুটি একটা রেজাল্টে নিয়ে আসব বা আমারটা দশ নাম্বার পজিশনে আছে সেটা আমি তিন নাম্বার বা এক নাম্বারে নিয়ে আসব এরকম তো এটা আনতে পারবেন কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মাসিক মাসিক ভিত্তিতে চাকরি দেয় আপনাকে যদি বলে যে হ্যাঁ তুমি কি এক মাসের ভিতরে আমার ওয়েবসাইটটা গুগলে প্রথম পৃষ্ঠায় এনে দিতে পারবা কখনোই আপনি বলবেন না হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট এনে দিতে পারবো কারণ এসিওর কার্ডস গ্যারান্টি দেওয়া যায় না সহজ কথা একদম আমার আপনি কাজ করবেন বলেন যে হ্যাঁ আমি কাজ করব তোমার জন্য পর্যাপ্ত সময় দিব একটা আশা করি যে তুমি ছয় মাসের ভিতরে একটা মিনিমাম একটা রেজাল্ট পাবা মিনিমাম একটা রেজাল্ট পাবা আমি যে তোমাকে রেনে দিতে পারবো এরকম না আপনি যদি ফাইবারে যে সার্চ করেন গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস এই গিগ বানাইলে হান্ড্রেড পার্সেন্ট এক মাসের ভিতরে অর্ডার আসে গুগল টপ র্যাঙ্কিং কিন্তু কি হয় এখানে আপনাকে তিরিশ ডলার চল্লিশ ডলার একশো ডলারে অনেকজনে দেখবেন বাঙালিরা কী করে গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করে এটা এক সময় আমিও দিতাম সত্যি কথা বলতে আমিও মোটামুটি চার পাঁচটা অর্ডার কমপ্লিট করছি গুগল টপ র্যাঙ্কিংয়ের কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করি আমরা টাকা কামাইতে পারবো ঠিক আছে কিন্তু আপনি বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন না কারণ ছয় মাস তিন মাস এক মাসে আপনাকে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করানো সহজ না সবাই কিন্তু নতুন ক্লায়েন্ট আসবে পুরাতন ক্লায়েন্ট পুরাতন ওয়েবসাইটে হয়তো একটা পজিশনে আছে আপনি সিস্টেম করে ব্ল্যাক হ্যাট বা হোয়াইট হ্যাট যাই বলেন না কেন একটা সিস্টেম করে আপনি ব্ল্যাক হ্যাট মার্কেটিং করে আপনি তাকে প্রথম পিসটা এনে দিলেন দেখা যাবে এক মাস দুই মাসটি মাস টিকে থাকলো তারপরে ওই সাইটটাকে গুগল প্ল্যানটি দিয়ে দিবে প্ল্যানটি দিলে সে সাইটটা আর কখনো ওয়েব মানে প্রথম পৃষ্ঠে আসা অনেক টাফ ওই ডোমেনটাকেই একদম ই করে দিবে আর কি তো গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ পাবেন কিন্তু গুগল টপ র্যাঙ্কিংয়ের পর্যাপ্ত পরিমাণ কাজ করতে হয় আপনি ধরেন একটা গুগল টপিংয়ের আপনি পঞ্চাশ ডলারের প্রজেক্ট নিচ্ছেন মিনিমাম পঞ্চাশ ডলারে আপনাকে মিনিমাম ধরেন মাসে পনেরোশো ব্যাকলিং করতে হবে তারপরে তো আরও কাজ আছে কমেন্টিং আছে ফর্ম পোস্টিং আছে আর্টিকেল সাবমিট ইমেল সাবমিশন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করা বিভিন্ন ওই ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন তো এত কিছু করলে টোটাল ব্যাকলিং হয়ে যাবে টোটাল আপনার টোটাল হিস্টোরি হয়ে যাবে মানে ডাটা হয়ে যাবে প্রায় দুই হাজারের মতো দুই হাজার ডাটা যদি আপনি বা দুই হাজার ব্যাকলিং যদি আপনি পঞ্চাশ ডলারে বিক্রি করেন তাহলে তো মাথায় বাড়ি তো আমরা চাচ্ছি যে আমরা টোটাল গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস দিব না যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে হ্যাঁ আমার গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস লাগবে তাহলে আপনি বলবেন যে আমি মাতলি বেসিতে তোমার কাজটা করতে পারবো তুমি যদি আমাকে ছয় মাসের জন্য আমাকে ই করো ফিক্সড করো আমি তোমাকে ছয় মাসের ভিতরে একটা মিনিমাম রেজাল্ট দেখাতে পারেন হ্যাঁ আপনি মিনিমাম একটা রেজাল্ট দেখাতে পারবেন তাকে হয়তো আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে ছয় মাসের ভিতরে আশা করি যে কোনো না কোনো বেজে শো হবে তো এবার আসেন এই যে দুই হাজার ব্যাকলিং করবো আমরা খায়া না খারায়া তো না খাইয়া যদি ব্যাকলিং করি দুই হাজার ব্যাকলিং করি প্রতিদিন কষ্ট করে পঞ্চাশ ডলার নিলে কি আপনাদের পোষাবে হ্যালো তো হ্যাঁ এবার যদি এই পঞ্চাশ মানে এই দুই হাজার ব্যাকলিং যদি আমি পঞ্চাশ পঞ্চাশটা বা ষাট টাকার ব্যাকলিং যদি দশ ডলারে বিক্রি করি দুই হাজার ব্যাকলিং বিক্রি করতে আমাদের কত টাকা লাগে কত টাকা ইনকাম করতে পারি আমরা দুই হাজার ব্যাকলিংয়ে দশ ডলার করে ধরেন যে আপনি ধরেন দশ ডলারে আপনি একশো ব্যাকলিং দেবেন সহজ কথা দশ ডলারে আপনি একশো ব্যাকলিং করে দেবেন ফিক্সড কাজ একশো ব্যাকলিং হয়ে যাবে আপনার ওয়েবসাইট কয় নাম্বার আছে ওটা আমার দেখার বিষয় নয় আমার কাজ এই ব্যাকলিংগুলো আমি এতগুলো করে দেবো তারপরে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই তুমি কি করলা না করলা সেটা তোমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে এরকম করলে ভালো হয় না তাহলে আমি যদি একশোটা করে যদি ব্যাকলিং নেই দুই হাজার ব্যাকলিংয়ের জন্য আমার দুশো ডলার লাগতেছে কি বলেন দুশো ডলার তো লাগতেছে তো টাকা করে ব্যাকলিং দিলে আমরা দুই দুই হাজার ব্যাকলিংয়ের জন্য আমরা দুইশো ডলার নিতেছি তাহলে আমরা পঞ্চাশ ডলারে কেন ওই দুই হাজার ব্যাকলিং করে দিব তো এখন মানুষ যেটা করতেছে আপনি দেখতে পারবেন গুগল টপ র্যাঙ্কিংয়ে টোটাল সার্ভিস খুবই কম দিতেছে দিতেছে না যে তা না দিতেছে বাঙালি দিতেছে বাঙালিরা দিতেছে পাকিস্তানি যারা একদম এক্সপার্ট খুবই এক্সপিরিয়েন্স পারসন তারা কি করতেছে তারা নির্দিষ্ট পরিমাণে একটা সার্ভিস দিতেছে ধরেন লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল ব্যাকলিং এরকম সার্ভিস তারা স্পেশালিভাবে দিতেছে অথবা যারা গুগল টপরিংয়ের কাজ করতেছে তারা সিস্টেম করে লিখতেছে যে আমি তোমাকে মান্থলি এসিও সার্ভিস দেবো যে দেখেন এখানে মান্থলি এসিও সার্ভিস আছে কিনা দেখি আমরা first page rank Bing Yahoo এগুলো হচ্ছে search network searching network okay এটা দেখেন বেশিরভাগই দেখেন এতটা ব্যাকলিং দিব এতটা ব্যাকলিং দিব এতটা ব্যাকলিং দিব তো এবার কথা হচ্ছে এখানে একশোটা ব্যাকলিং দিবে আসলে কি একশো ব্যাকলিং দিবে পাঁচ ডলারে সরি এক হাজার ব্যাকলিং কি দিবে পাঁচ ডলারে তিনি তো পাঁচ ডলার লেখছে এবার আসি দিই তার প্রাইসিংটা এই যে এক হাজার প্রাইসিংয়ে লেখছে এটা কি আসলে তিনি ভালোভাবে করবে আপনাদের কি মনে হয় এটা কোনো ফেক কোনো কাজ করবে তিনি কারণ ম্যানুয়ালি কোনো পাগল নাই পৃথিবীতে যে এক হাজার ব্যাকলিং করে দিবে পাঁচ ডলারে তো এইগুলো নিশ্চিত পাকিস্তানি করে কাম দেখানো আগে হ্যাঁ পাকিস্তানি এটা পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট এটা পাকিস্তানি দেখছেন কারণ ওরা এগুলো রবোটিক্স অনেক সফটওয়্যার আছে যে একটা ক্লিক করলে এক দুই হাজার ব্যাকলিং হয়ে যায় এগুলোতে করে দেয় বাইরেরাও জানে যে এগুলো কাজে লাগে না কিছু কিছু মানুষ থাকবে না যে কিচ্ছু বুঝে না তারা আইসা করে কি এই সার্ভিসগুলো কিনে কিনে কয়দিন পরে তাদের ক্ষতির সম্মুখীন হয় তো আমরা জি অবশ্যই না না না না না ওইটা কোনো স্পামিং ধরবে না কিন্তু আপনার সাইটগুলো যদি আপনি ধরেন ফেক সাইটগুলোতে করে দেন রোবোটিক সাইটগুলোতে করে দেন ওইগুলোতে প্রবলেম হবে ঠিক আছে এখানে আমি মজুদে একটু পরে সবই দেখাবো সমস্যা নাই তো আমরা চাচ্ছি না এতগুলো দিতে আমরা যদি কম টাকায় পাই ধরেন আমি লিঙ্ক বিল্ডিং কথাটা লিখি link building link building link building কথাটা কি আপনারা বুঝতে পারছেন লিঙ্ক বিল্ডিং অর্থ কী লিঙ্ক বিল্ডিং অর্থ এক কথায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্যের বা অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করা এক কথাই আপনি বলবেন ঠিক এটা কি শুধু ওয়েবসাইটের লিংক হতে পারে না যে কোনো কিছু লিংক হতে পারে এখানে ওয়েবসাইটের লিঙ্ক যে যদি আপনার কাজই তো হয় মূলত ওয়েবসাইটের কাজ এসিওর e কাজ এসির e কাজ তো ওয়েবসাইটেই করে তাই না অন্য সাইটগুলোতে করা হয় না তো তো এবার আসেন এসিও লিঙ্ক বিল্ডিং এই কথাটা লিখে যদি আমি সার্চ করি আমাদের প্রতিযোগী দেখেন মাত্র একত্রিশশো না সাঁত্রিশশো বারোটা বারো জন আমাদের প্রতিযোগী আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন মাত্র চারশো প্রতিযোগী এই সার্ভিসটা যদি দেন তাহলে আশা করি যে আমরা তো দেখেন ষোলো হাজার প্রতিযোগীর ভিতরে কিন্তু আমরা অনেকজনে দেখা যাচ্ছে এক নাম্বার দুই নাম্বারে চলে আসছি তো আপনারা যদি এই সার্ভিসটা দেন তাহলে দেখতে পারবেন যে কি বলবার প্রথম দিনেই ফার্স্ট পজিশনে একজনেরই অ্যাকাউন্ট একজনেরই গিক তো এবার দেখি তার তিনটে অ্যাকাউন্টে কত কাজ চলে একটু দেখি তিনি শুধু এসিওর সার্ভিস দিতেছে এর না দেখলে আপনার মাথা ঘুরাবে ঠিক আছে মাথা ঘুরবে এই দেখেন চৌষট্টি পাঁচচল্লিশ পঁচাশি আরও গিক আছে তার একটা গিক না তো আসেন আরও গিক দেখি তার তিনি তো এখন একটা কোম্পানি বোঝান না একটা প্রোফাইল মানে তিনি একটা কোম্পানি এখন কি হইল দেখেন আরও এখানে তার ঘিক আছে কতগুলো তো আপনি প্রতিটা ঘিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ কামাইতেছে তিনি ঠিক আছে এগুলো দেখার দরকার নাই ঘুম হবে না শেষ রাতে এখনই বলবেন যে এখনই গিক বানাই তো পঁচাশি ডলার করে দেই পঁচাশি ডলার করে যদি অ্যাভারেজ ধরেন তার একটা প্যাকেজ না স্ট্যান্ডার্ড আছে না প্রিমিয়াম আছে না বেসিক আছে একটা প্যাকেজ তিনি নব্বইটা হাই দিয়ে ডু ফলো ব্যাকলিং করে দিবে নব্বইটা বিনিময় নিচে পঁচানব্বই ডলার যদি আপনি একশো ডলার করে ধরেন মোটামুটি আট হাজার প্লাস এখানে যদি আপনি তিনশো ডলার করে দেখেন বেসিক প্যাকেজ তিনশো স্ট্যান্ডার্ড যদি ধরেন সব থেকে বেশি হায়ার স্ট্যান্ড ছয়শো ডলার করে যদি ধরেন এখানে বুঝতেছেন কত ডলারের কাজ চলতেছে যদি এখানে চৌষট্টিটা যদি ধরেন একশো পঁচাশি করে এখানে তার মোটামুটি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার কাজ রানিং আছে তো তিনি কি করে তিনি কিন্তু কোনো কাজ করে না তিনি শুধু এসিওর সার্ভিসগুলো দেয় ওর টিম আছে ও কাজ করায় অন্যজনকে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ তার পক্ষে এতগুলো কাজ করা পসিবল না দেখছেন তিনি শুধু এসিও নিয়ে কাজ করতেছে দুই সালে আছে এখন অনেকেই বলবে হ্যাঁ যে ফাইবারে বেশি দিন টিকা যায় না ফাইবারে টিকার অনেক সিস্টেম আছে তো আপনি কিছু কিছু ক্যাটাগরি আপনি সারা জীবন কামাইতে পারবেন তিনি বারো সাল থেকে আসছে এই ব্যাকলিং সার্ভিস দিতেছে কোনো সমস্যা হবে না আরও যদি পঞ্চাশ বছর দেয় তার কোনো সমস্যাই হবে না আমি কি আসি ওকে তো এই হচ্ছে কাহিনী তাহলে এসিও সার্ভিসটা কিন্তু অনেক বড় একটা জায়গা ঠিক আছে এই একজন ধরেন আশি ডলার দিতেছে দেখি আশি ডলারে কি করবে তিনি বিল করবে সতেরোটা অর্ডার আছে এটা মনে হয় বাঙালি আমার যেটা মনে হচ্ছে মনের থেকে দেখি বাঙালি হবে সম্ভবত ও শিট এটা তো ইউনাইটেড স্টেটস শিট যাক্কা মনে কষ্ট লাগলো তো ওকে যাই হোক তিনি কি করবে তিনি এত ডিএ এত পিএ বা এত প্লাস ডু ফলো ব্যাকলিং করবে কতগুলো করবে উল্লেখ করে নাই পাঁচ পার্সেন্ট ওকে অফ দিবে দেড়শোটা হাই দিয়ে ডু ফলো এসি ব্যাকলিং দেড়শো দিয়ে এত প্লাস ডু ফলো ব্যাকলিং এটা উল্লেখ করে নাই ওকে যাই হোক ব্যাপার না তোকে আমি অফলাইনটা কেটে দিই তাহলে আরও কিছু গিক দেখতে পারবো আমরা এই একটা এটা বাঙালি নাকি এগুলো বেশিরভাগ দেখি যে আমেরিকান লোকটাই বেশি দিয়ে থাকে কারণ এগুলো টাকা বেশি যে বাঙালি বাসে বাঙালি এগুলো কষ্ট করা লাগে না এগুলো কাজ খুব একটা দিবে না এগুলো কাজ করা একটু কষ্টকর এগুলো দিবে না ও হচ্ছে ছাব্বিশটা ওটা রানিং আছে পঞ্চাশ ডলার করে দেখি এটা কোন দেশি ফ্রান্স ওকে ফাইন তেরো হাজার কাজ শুধু রিভিউ পাইছে পঞ্চাশ হাজারের উপরে মনে হয় কাজ করছে তিনি তো এবার আসেন পনেরোটা এসিও ব্যাকলিং করে দিবে কত পঞ্চাশ ডলারে দেখেন আমরা যদি কমের শুরু করি সমস্যা আছে কি আমাদের তো আর ই নাই আমরা পাঁচ ডলারে দিব দশ ডলারে দিব একশো সমস্যা কি ওকে এখানে দেখি তিনি দশ ডলারে কি দিচ্ছে পাকিস্তানি এটা চোদ্দোটা অর্ডার রানিং আছে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি দু সালের অ্যাকাউন্ট কিন্তু কাজ করছে মাত্র এতগুলো ওকে মনে হয় রিসেন্টলি আসছে আর কি চোদ্দোটা অর্ডার রানিং আছে হাই দিয়ে এতটা ওকে তিনি কী করবে বাইশটা বেসিক বাইশ ব্যাকলিং ওকে বাইশটা ব্যাকলিং করবে দশ ডলারে পঁয়ত্রিশটা ব্যাকলিং করবে পনেরো ডলারে নাকি দশ ডলার পনেরো ডলার আর হচ্ছে পঁচিশ ডলার ষাটটা ব্যাকলিং করবে পঁচিশ ডলারে এ হচ্ছে কাহিনী তো দেখবেন বেশিরভাগগুলোই এই কাজগুলোই করতেছে একটা নির্দিষ্ট আর ব্যানারগুলো অবশ্যই এই রিলেটেড ব্যানার বানাবেন আপনারা একটু ব্যানারের আইডিয়া নিতে পারেন আর এটা হচ্ছে মান্থলি এসিও সার্ভিস ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা বললাম মান্থলি এসিও সার্ভিস পাঁচটা অর্ডার রানিং আছে ঠিক আছে এটা মাসিক চুক্তিতে কাজ করবে এক মাসে তিনি এসির কাজ করে দিবে এটা তিনি কতগুলো ব্যাকলিং দিবে নির্দিষ্ট করা আছে তো আপনারা চাইলে এসিও সার্ভিস নিয়ে কাজ করতে পারেন তো আমরা দেখি কিভাবে কাজ করতে হয় নাকি কি আপনারা কি উৎসাহ পাইতেছেন কাজটা করা যায় তো কথা হচ্ছে একজন একজনের যদি পঞ্চাশ ষাট লাখ টাকা কাজ চলে আপনি তো দুইটার হকদার বা একটার হকদার তো কেন আচ্ছা, জি যেহেতু আমরা মোটামুটি এখন লিঙ্ক বিল্ডিং সম্পর্কে অনেক আইডিয়া পেলাম যেটার মার্কেট ভ্যালু কীরকম আছে এবং এই কাজটা শিখে কি আজ ইনকাম করা যাবে কিনা এবং এটার ভবিষ্যৎ কীরকম সামনে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি তো আমরা দেখব এখন কিভাবে আমরা কাজগুলো করতে পারি তো আপনি গুগলে এসে সার্চ করতে পারেন link building site list link building site list দুই এটা লিখে আপনারা সার্চ করবেন আবার দুই হাজার সতেরোটাও লিখে সার্চ করতে পারেন লিঙ্ক বিল্ডিং সমস্ত সাইটগুলোতে করা যায় আমরা যেমন প্রোফাইল ব্যাকলিঙ্কগুলো সাইটেও আমরা লিঙ্ক বিল্ডিং করি প্রোফাইল বিভিন্ন সাইটগুলোতেই আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো এখানে কোনো নির্দিষ্ট করা নাই অনেকে আছে নির্দিষ্ট করা থাকে তারপরেও আমরা বলি যে হ্যাঁ হাই কোয়ালিটি ডু ফলো সাইটগুলোতে তুমি এগুলো কইরো সমস্যা নাই তো আমার এখানে মোটামুটি বুক মার্কিংয়েও আপনি বুক মার্কিং করবেন বুক মার্কিং সাইটগুলোতে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন তারপরে আপনার প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে আপনি করতে পারবেন ওয়েব টু পয়েন্ট জিরো সাইটগুলোতে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন সব সমস্যা নাই এখানে কোনো বিষয় নাই এগুলো তো আপনি আমার কাছে এখানে দেখেন টোটাল প্রায় পাঁচ হাজারের উপরে ব্যাকলিংয়ের লিস্ট আছে পাঁচ হাজার সাইটের বিভিন্ন টপিকের উপর article submission web two point zero ইত্যাদি ইত্যাদি মানে ব্লগ কমেন্ডিং তারপরে ধরতে পারেন ফ্রাম পোস্টিং ইমেজ সাবমিশন এরকম অনেক সাইট লিস্ট আছে প্রোফাইল ব্যাকলিং এখানে দেখেন নিচের দিকে দেওয়া আছে সবগুলো একটা একটা করে তো আমরা চাইলে বুক মার্কিং সাইটগুলোতে লিস্টগুলো মানে লিস্টগুলো নিয়ে কাজ করতে পারি অথবা আমরা গুগলে যা প্রোফাইল ব্যাকলিং লিখলে হবে অথবা লিঙ্ক বিল্ডিং সাইট লিখলেও আপনি এইগুলোই পাবেন ঠিক আছে এইগুলোই পাবেন দেখেন এখানে সাতশো এখানে দুইশো এখানে আটশো তো আপনি যে কোনো একটাতে গেলেই হয়ে যাবে ধরেন আমি এখানে একটা গেলাম যাওয়ার পরে এরকম আসলো তো আপনি এইগুলো সাইটগুলোতে করতে পারবেন প্রথমে কি করবেন আপনার জিমেল দিয়ে তাদের ওয়েবসাইটগুলোতে সাইন আপ করতে হবে তো ধরেন আমি এখানে আমার একটা জিমেল নেই আপনি যখন কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য তখন কিন্তু অবশ্যই একটা জিমেল ক্রিয়েট করে নেবেন ক্লায়েন্টের নামের উপর যদি কখনও ক্লায়েন্ট যদি ঝামেলা করে আপনার জিমেলটা যে জিমেলটা খুলছেন ওই জিমেলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন পাশাপাশি তো আপনার ব্যাকলিংয়ের স্ক্রিনশট দেখ লাইভ প্রুফ তো থাকবেই তো ওগুলো দিয়ে দিবেন তো বায়ার যদি বলে যে তোমার সাইটে কাজ করো হ্যাঁ আমি কাজ করছি যদি দেখতে চাও তাহলে তুমি আমার এই লিঙ্কে ক্লিক করো ক্লিক করে ওইখানে যাও তাহলেই হবে সমস্যা নাই তুমি যা চেক করে করে দেখতে পারো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই তুমি আমার এইখান থেকে এই মানে ঈদে আমি কাজগুলো করছি তো ধরেন আমি এখানে আমি একটা সাইটে যাব যাওয়ার পর ধরেন আমি এই শীটটা আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদেরকে দিয়ে দিব এটা নিয়ে আপনাদের টেনশন করার কথা না তো আমি ধরেন এখানেও যাব ওইখান থেকেও একটা করব আমরা আগে প্রথম আমাদেরটা দিয়েই দেখি করা যায় কিনা ধরেন এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব একদম সিম্পল এগুলো প্রিমিয়াম সাইট তো এখানে আমি কি করব ইউজার নেম দেবো ইমেল অ্যাড্রেস দেবো আমি একটা কাজ করব ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সবগুলো এক দিব যাতে আমি পরবর্তীতে যেন ঢুকতে পারি সহজে এখানে একটা আমাদের ই চাবে কোড চাবে ওকে আমি একটা ক্যাপচা পূরণ করতেছি এটা সি না জি বোঝা যাচ্ছে না জি হবে জিএস ব্যাচ ব্যাচ বাল ওকে ক্রিয়েটে ক্লিক করি ওকে ক্যাপচারটা ভুল বলতেছে এখানে আরেকটা ক্যাপচার দিয়ে দিছে আমাদের জন্য হিয়ার ওয়ার হিয়ার ওয়ার দিয়ার তো এটা আমাদের জন্য সহজ হয়ে গেল আমরা এটা এবার ক্যাপচারটা পূরণ করে ফেলছি তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনি প্রথমে আইসা আমরা দুইটা কাজ করতে পারি এখানে আমরা একসাথে প্রোফাইল ব্যাকলিংও শিখব পাশাপাশি আমরা লিঙ্ক বিল্ডিংও করব তো দেখেন এখানে এসে আমরা একটা প্রোফাইল তৈরি করবো আগে ধরো সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে আমার যে ওয়েবসাইটটা থাকবে নিউ লাইফ লার্নিং আইটি আমি একটু গুগলে সার্চ করি নিউ লাইফ লার্নিং আইটি লিখে সার্চ করলেই হবে আমাদের ইনস্টিটিউটের নামেই ধরেন আমি একটা ব্যাকলিং করব এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমি এখানে যাচ্ছি ধরেন এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করলাম কপি করে এবার আমি যেটা করব আমার এইখানে দেখেন একটা জায়গা পাবেন হোম পেজ ওকে হোম পেজটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে সেভ করে দিবেন সেভ তাহলে এখানে আপনার কি প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল এবার যদি কেউ এই জায়গায় ক্লিক করে তাহলে আপনার আমাদের ইনস্টিটিউটে চলে যাবে আই থিঙ্ক ওকে যাই হোক আপনি এখান থেকে দুটোই করতে পারবেন তো আমরা ধরেন আমরা একটা ব্যাকলিং করবো বা একটা পোস্ট করব আমাদের লিঙ্কটাকে সরাই দিব আমাদের একটা মানে ওয়েবসাইটের লিঙ্কটা সরাই দিই আগে পোস্ট করি একটা হ্যাঁ এখানে দেখেন সাবমিট লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন সাবমিট এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দিবেন নিউ লাইফ লার্নিংয়ের ইউআরএল মানে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে দিয়ে দিলাম এবার আমি একটা টাইটেল দিব আমি একটা পোস্ট নিই আমাদের ইনস্টিটিউট পেজ থেকে তো আমি একটু নিচের দিকে যাব যে কোনো একটা পোস্ট নেই নিয়ে আমি ওইটা শেয়ার করব আর কি পোস্টটা তো অবশ্যই পোস্ট আপনাকে দিয়ে দিবে অথবা ল্যান্ডিং পেজটা দিয়ে দিবে অথবা প্রোডাক্ট দিয়ে দিবে যে কোনো একটা পেজ আপনাকে দিয়ে দিবে ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিবে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে এবং কিছু কিওয়ার্ড দিবে যদি কিওয়ার্ড না দেয় আপনাকে একটু কষ্ট করে রিসার্চ করে বের করতে হবে তো যাই হোক আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলতেছি না তো আমরা একটু আমাদের পোস্টগুলো বের করি একটু সময় লাগতেছে ওকে আরও অনেক সময় লাগবে ওকে পেয়ে গেছি ধরেন এটা আমাদের একটা পোস্ট আমি চাচ্ছি যে এটা নিতে যেমন নতুনরা কীভাবে ফ্রিলান্সিং শিখবো বা গাইডলাইন ওকে এটাই আমি কপি করলাম এটাই ধরেন আমার একটা টাইটেল আমি বাংলায় করতেছি আপনার ইংলিশে থাকবে আমি একটা টাইটেল দিয়ে দিই এখান থেকে তো এটা আমি কপি করলাম কপি করে আমি যেখানে পোস্ট করব সেখানে দিয়ে দিব তো এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম দেখেন টাইটেলটা দিয়ে দিলাম ট্যাগুলো দিলাম ধরেন digital marketing digital marketing course এটা বলে একটা ট্যাগ দিয়ে দিলাম ঠিক আছে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং আমি ফুল ডেসক্রিপশনটা এবার কপি করব ফুল ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের ফুল ডেসক্রিপশন তো আমি এখানে প্রথম থেকে লাস্টটুক কপি করি ধরেন কপি করলাম কপি করে আমার ডেসক্রিপশনের এই জায়গাতে আমি দিয়ে দিব ধরেন ডেসক্রিপশনের এই জায়গাতে আমি এটা দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর আমার একটা কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশন হয়ে গেল এবং কি আমি কিছু কিওয়ার্ডও এখানে আরও কিছু চাইলে কিওয়ার্ড আপনারা দিতে পারেন আমার মোটামুটি হয়ে গেছে আমার আর কিছু লাগবে না তো এখানে একটা ক্যাপচা আছে এটা আমি একটু পূরণ করব ক্যাপচা সিরি আস নাও তো এবার আমি ক্যাপচাটা পূরণ করি পোস্টটা করে ফেললাম দেখেন আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে এবার কি হইল এই যে এখানে দেখেন লিস্টিংয়ে চলে আসছে এবং কেউ যদি ক্লিক করে এখানে চলে যেতে পারবে অথবা এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবে অথবা এর টাইটেলের উপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু অনেকগুলো দেখছেন টাইটেলের উপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসছে এটা আমাদের একসাথে লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিং দুইটাই হয়ে গেল ধরতে গেলে ব্যাকলিং করে ফেললাম আমরা একটা তো আমাদের এখান থেকে কোনো ট্রাফিক যদি আমাদের ওয়েবসাইটে যায় সেখান থেকে মূলত আমাদের সাইটের র্যাঙ্কিং করতে অনেক হেল্প করবে তো এই যে আমরা একটা লিঙ্ক বিল্ডিং করে ফেলাম এইভাবে আপনার যতগুলো সাইটগুলো আছে বা ক্লায়েন্টের পোস্টগুলোকে বা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজটাকে অথবা মানে আপনার বায়ারের হোম পেজটা মানে ওয়েবসাইটটাকে প্রচার করতে হবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কগুলো সরাই দিতে হবে যে কোনো লিঙ্ক হোক না কেন সরাই দিলেই আপনি দেখবেন যে এখান থেকে অনেক ভিজিটর পাবেন যেটা এগুলো বিষয়ে আগ্রহী ওইগুলো কাজ করলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা দ্রুত গ্রো হবে এবং ভিজিটরও বাড়ছে বাইরে কিন্তু একসাথে দুইটা কাজ হচ্ছে মার্কেটিং হচ্ছে বা প্রমোশন হচ্ছে ঠিক আছে তো এইভাবে কাজগুলো করতে হবে তো আপনি ধরেন এখানে একটা আসলেন এখানে আমি ধরেন এই একটা সাইটে ধরেন আমি ব্যাকলিং করব তো ধরেন আমি এটা কেটে দিই আপাতত এখান থেকে আমরা আরও কিছু সাইট নিতে পারি ধরেন ফোর ফোরটিন বিলিয়ন এটা আমরা নেই দেখি এখানে কাজ করা যায় কিনা এটা আসতে থাকুক আমাদের এখানে সময় নিতেছে হ্যাঁ সময় নিতেছে অনেক তো এটা আমি কেটে দিলাম তো এখান থেকে ধরেন এখানে আমি একটা সাইন আপ করবো বা রেজিস্টার করে নিই তো ধরেন এখানে সাইন আপে ক্লিক করব এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিতে হবে তো আমি দিতে থাকি তো এখানে ধরেন আমি দিয়ে দিলাম আমাদের address Tangail Tangail address Tangail okay বুঝতে পারছি সমস্যা নাই মেল অ্যাড্রেসটা আমরা আগে দিই তারপরে টাঙ্গাইলটা কপি করব কপি করে টাঙ্গাইল টাঙ্গাইল তো আমরা এখানে ফার্স্ট নেম দিলাম new life learning IT new life learning ID একা লেখা কপি করলাম জিপ কোড ধরেন উনিশশো ষাট উনিশশো ষাট একটা দিয়ে দিলাম আপাতত এক্সাম্পল কান্ট্রি ধরেন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে ক্যাপচা পূরণ করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো কন্টিনিউ ওকে সেভ করে দিলাম কন্টিনিউ সামারি মামারি লিখতে বলতেছে তো এটা বিষয় না আমি আগে প্রোফাইলে চলে যাই তারপরে সামারি দেখতেছি হ্যাঁ তো ওকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে দেখি কোনো জায়গায় যদি আপনার ওয়েবসাইট রাখার কোনো জায়গা পান তাহলে তো ফাইন ধরেন লিঙ্ক ওকে আমার ওয়েবসাইটের লিঙ্ক রাখার একটা জায়গা মনে হয় আছে এখানে তো আমি ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে রাখবো ধরেন এখানে আমি রাখবো লিঙ্ক ওকে পোস্ট সরি এখানে একটা পোস্ট দিতে হবে বুঝছি এটা হচ্ছে পোস্ট তো আমরা একটা কাজ করি আমাদের পোস্টটাকে আবার কপি করি কপি করার পর এখানে নিয়ে আসবো উপরের দিকে দিয়ে দিব হ্যাঁ এখানে ড্যাশবোর্ডের এখানে দিয়ে দিব দিয়ে আমাদের ওইখানে হচ্ছে লিঙ্ক পোস্ট পোস্টে এবার ক্লিক করি আমাদের পোস্টটা দেখেন হয়ে গেছে দেখেন পোস্টটা হয়ে গেছে এবার যদি এই যে দেখেন পোস্টটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এবার কেউ যদি ক্লিক করে এখানে যাওয়ার জন্য যে পোস্টটা কোথায় ক্লিক করলে কিন্তু চলে যাবে হ্যাঁ এভাবে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখানেও লিঙ্ক শেয়ার করছি দেখেন সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়ে গেল তো আমি দুইটা দেখালাম এভাবে আপনার ক্লায়েন্টের লিঙ্কটা বা বিভিন্ন পোস্টটা আপনি এখানে করবেন মানে লিঙ্ক বিল্ডিং করবেন বা লিঙ্ক বিল্ডিংকে অনেকজন অনেক কিছু বলে লিঙ্ক বিল্ডিং বলে তারপরে বুক মার্কিং বলে আসল কথা হচ্ছে কাজ যতগুলো আছে মোটামুটি সবগুলো সেমই কাজ কাজে একই একটু ঘুরে ফিরে যদি এখানে সেটিংসের অপশনে যায় যদি আমরা প্রোফাইলের ভিতরে লিঙ্ক রাখতে পারতাম অনেক সাইটে দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে যেমন প্রিন্টারেস্টে যে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক রাখার একটা জায়গা আছে বা ইউআরএল এরকম অনেক জায়গা থাকে ওইটা যদি করতে পারেন তাহলে দেখতে পারবেন ওই সাইটটা ওইটা আপনার যদি প্রোফাইলের ভিতরে আপনি লিঙ্কটা রাখতে পারেন তাহলে হয়ে যাবে প্রোফাইল ব্যাক লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল প্রোফাইল ব্যাকলিং এক কথায় যেটা বলি এবং যদি আপনি পোস্ট করেন সেটা হয়ে যাবে লিঙ্ক বিল্ডিং বুক মার্কিং ইত্যাদি ঠিক আছে তো আমরা এটা করে ফেললাম করে ফেলার পর আমাদের দেখেন কাজ শেষ তো এবার আমরা একটা প্রুফ নিব প্রুফ কীভাবে প্রুফ নিব এই যে কাজগুলো করলাম আমি বাইরকে তো দেখাতে হবে যে আমি আপনার জন্য কাজ করছি মিথ্যা কথা তো বলা যাবে না তাই না তো প্রুফ নেওয়ার জন্য আরও কিছু কাজ আছে আপনি এটা দেখালাম জাস্ট ম্যানুয়ালি অটো পাইলট দিয়ে কীভাবে ব্যাকলিং করবেন ডেলি কতগুলো সেটাও কিন্তু করা যায় সেটা আমরা প্রিমিয়াম ক্লাসের ভিতরে রাখছি এটা সব কিছু শেয়ার এখানে করা যাচ্ছে না তো আমরা এটা পার্সোনালি আপনাদেরকে শেখাবো ঠিক আছে তো আমরা ধরেন এখান থেকে গুগল ড্রক ফাইল বা গুগল ড্রাইভ নিয়ে আসবো এখান থেকে নিউ নিউতে ক্লিক করবো এখান থেকে ধরেন আমি এক্সেলটা নিয়ে আসবো এক্সেলটা ক্লিক করব এখানে আপনি কি কি নেবেন কাজ করার জন্য এই যে পোস্টগুলো করলাম এখানে বাইরকে কি কি জমা দিবেন এগুলো ধরেন এখানে হচ্ছে আমি ধরলাম লিঙ্ক বিল্ডিং কথাটা লিখব link building okay link building work work proof এটা দিয়ে দিলাম একটা বাইরের নাম দিতে পারেন তো এখানে ধরেন প্রথমে আপনি দিবেন হচ্ছে নং তারপরে দিবেন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক অথবা বলতে পারেন ইয়া করতে পারেন ব্যাকলিং সাইট বা লিঙ্ক বিল্ডিং সাইট লিঙ্ক তো তারপরে এখানে দিবেন হচ্ছে স্ক্রিনশট স্ক্রিন শট লিঙ্ক তারপরে দিবেন হচ্ছে ডিএ তারপরে দিবেন হচ্ছে পিএ ডোমেনিথি অথরিটি এবং পেজ অথরিটি তার এখানে দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক সর্বশেষ দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক তো এই দুইটা দিয়ে দিবেন হয়ে গেল আমি আপাতত এইগুলো সাজাই একটু কষ্ট করে এখান থেকে ধরেন আমি দশে করে দিলাম এবং এটা সব কিছু মেডেলে এনে দিব মেডেলে তাহলে আমি এখান থেকে মেডেলে হরিজেন্টাল মেডেল করে দিই তো এটা আমি একটু বড় করে দেই ওকে এখানে ধরেন কালারটা একটু অন্য করে দেই দেখতে যেন ভালো লাগে আর কি তো এটা দিয়ে দিলাম হয়ে গেল তো এবার আমি ধরেন একটা ই করতে পারেন আপনি মোজোতে চলে যাবেন মোজ মোজ এখানে দুইটা জিনিস লাগবে মোজ মোজ বার লেখে সার্চ করবেন মোজ বার বা মোজ লেখে সার্চ করলেও আসবে তো এখানে আসবেন এখানে আসার পরে একটু সাইন আপ করে নেবেন আপনারা কষ্ট করে সাইন আপ করে নেবেন আমার অলরেডি সাইন আপ আছে তো আমি আর সাইন আপ করা দেখাচ্ছি না তো আমার এখানে সাইন আপ করা আছে ওকে তো আবার এটার এক্সট্রিকশন আছে আপনাকে এক্সট্রিকশনটাও নামাইতে হবে তো আপনি এখান থেকে যাবেন মোড় থেকে থ্রি ডটের থেকে চলে যাবেন মোড়ে মোড় থেকে চলে যাবেন হচ্ছে এক্সট্রেকশন এখান থেকে চলে যাবেন হচ্ছে main menu main menu main menu থেকে অবেক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করে মোজ কথাটা লিখবেন মোজবার লিখতে পারেন হ্যাঁ ধরেন এখানে লিখবেন মোজ মোজ মোজ লিখে সার্চ করবেন তাহলে প্রথম যে সাইটটা পাবেন এটা মজবার সাইট মানে এক্সটেকশন এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে নিলে এখানে পিন করে দিবেন যদি পিন না থাকে পিনটা করে দিবেন এখানে এরকম যদি পিন থাক না থাকে এরকম সাদা দেখাবে খালি ক্লিক করলে পিন হয়ে যাবে তাহলে এখানে দেখতে পারবেন তো আমার কাজ কিন্তু শেষ এবং স্ক্রিনশটের জন্য সেমভাবে একটা লাইট শট নামাই নেবেন লাইট শট এটা মোটামুটি আপনারা জানেন যারা আমাদের স্টুডেন্ট তো লাইট শট আপনি গুগল থেকে যা লিখতে পারেন লাইট শটের বা নামটা দেখে নেন আপনারা L I G S T S H O T short এটা লিখে সার্চ করবেন আপনি প্লাগিনটা ই এক্সট্রিকশনটা পাবেন এবং এটার সফটওয়্যারও পেয়ে যাবেন তো আমার কাজ শেষ তো এবার আমি কি করব এখানে সিরিয়াল দিব এক দুই তিন এভাবে সিরিয়াল দিয়ে কাজ করবেন ধরেন আমি কাজ করতেছি এটা হচ্ছে আমি একটা কাজ যে করছি সেটার প্রুফ তাহলে আমি কি করব এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট ফার্স্টে স্ক্রিনশট নিলাম কপি করলাম এখান থেকে দেখেন ম্যাগের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবো আপলোড লিঙ্ক একটা লিঙ্ক জেনারেট হতে থাকবে তো দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল তো এবার আমরা এই লিঙ্কটাকে দিয়ে দিবে হচ্ছে স্ক্রিনশটের লিঙ্কের এখানে এবং ওয়েবসাইটের নামটা কি ছিল জানো আমরা যেখানে পোস্ট করলাম এটার নাম হচ্ছে এটা ডট কমের মানে ডাব্লিউ ডট ডাব্লিউ ডট কমের আগ থেকে এবং ডট কমের পর থেকে সরি আমরা এখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটা পাবেন প্রোফাইলের আগ পর্যন্ত এই লিঙ্কটা আমি কপি করব তো এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এবং প্রোফাইল লিঙ্কটাও আমি কিন্তু পেয়ে গেলাম এখানে দেখেন প্রোফাইল লিঙ্কটা এটা আপনি লাইভ লিঙ্কের জায়গায় দিয়ে দিতে পারেন তাহলে আপনাকে একটা টেকনিক খাটাইতে হবে অনেক জায়গায় লাইভ লিঙ্ক পাবেন না লাইভ লিঙ্ক দিলেও সমস্যা হবে তাহলে আপনি এখানে অবলিক দিয়ে যেমন বাই বা এখানে দিতে পারেন প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এই দুইটা বলে দিবেন তাহলে আপনারা সমস্যা নেই দিয়ে দিলেন এবার আমাকে বের করতে হবে ডিএপিএ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এই সাইটের ডোমেন অথরিটি কী তো আমি মূল ওয়েবসাইটে চলে গেলাম তো এখান থেকে আমি ধরেন আমার এক্সটেকশনটা ওপেন করে দিলাম মোজবারটা এখানে সাইন আপ করলেই হয়ে যাবে দেখেন আমার ডিএ দেখাচ্ছে কত এক পঞ্চাশ পিএ দেখাচ্ছে সাতান্ন তো আমি এটা কপি করি ডিএ হচ্ছে এক পঞ্চাশ পিএ হচ্ছে ওকে ডিএ ডোমেন অথরিটি হচ্ছে পঞ্চাশ পেজ অথরিটি হচ্ছে সাতান্ন তো আমার হয়ে গেল কাজ তো সেমভাবে আপনি এটাও করবেন ধরেন আমি এখানে দিয়ে দিলাম তাহলে কি করব এখানে আমি প্রোফাইলে চলে যাব প্রোফাইল আমি যে কাজ করছি সেটা তো প্রোফাইল আসবেন এখান থেকে সাবমিটে সাবমিট বা পাবলিশ এখানে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলেন এখান থেকে আপনার লাইভ লিঙ্কটা পেয়ে গেলেন ঠিক আছে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন দেওয়ার পর ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে যে সাইটের লিঙ্ক বিলিং হচ্ছে সেটার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা তো এটা আমি দিয়ে দিলাম প্রথমে স্ক্রিনশটটা দিব এখন স্ক্রিনশট ধরেন এখান থেকে দিয়ে দিলাম সেমভাবে ডিএপি এটা চাইলে উল্লেখ করে দেখাইতে পারেন <laughs> ঠিক আছে ডিএপি এই সাইটে আপলোড করে দিলাম তো ডি আছে কত ডি আছে ছেষট্টি ডি আছে ছেষট্টি তো ডিএ ছেষট্টি পি আছে হচ্ছে সাতচল্লিশ মেবি না বত্রিশ তাহলে পেজ অথরিটি বত্রিশ এটা আপনি লেখেন পেজ অথরিটি বত্রিশ তো হয়ে গেল কাজ এবার স্ক্রিনশটটার লিঙ্কটা হয়ে গেছে তো আমরা স্ক্রিনশটটার লিঙ্কটা কপি করব কপি করে আমরা এখানে দিয়ে দিব তো এইভাবে কাজ করা শেষ হয়ে গেলে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে মোটামুটি বিশটা বা ষাটটা ব্যাকলিংয়ের জন্য আপনাকে দশ ডলার দিবে বা লিঙ্ক বিল্ডিং করার জন্য দশ ডলার দিবে তো এটা করার পরে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে শেয়ার থেকে এখান থেকে চলে যাবেন anyone with the link এখানে ক্লিক করবেন ক্লিক করে ভিউ না দিয়ে ইডিটর দিতে পারেন এবার একটা স্ক্রিনশট তুলে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন হয়ে যাবে কাজ এটা বায়ারকে ডেলিভারি দিয়ে দেবেন ওই লিঙ্কটা আপনার কাজ শেষ বায়ার খুশি হয়ে আশা করি যে আপনাকে ফাইভ স্টার ফিডব্যাক দিবে তো কাজ এইটুকুই খুবই যে কষ্টকর কাজ তা না কিন্তু প্রথম অবস্থায় আপনাকে সবগুলো সাইটগুলোতে সাইন আপ করা শিখতে হবে সাইন আপ না করতে পারলে অন্য সাইটগুলোতে এক এক সাই মানে সাইটের এক এক রকম রেজিস্টার ফর্ম থাকে ঠিক আছে এক এক রকমের ডিজাইন থাকে দেখতে একটু প্রবলেম হবে কোনো জায়গায় থাকবে পোস্ট লেখা থাকবে কোনো জায়গায় লেখা থাকবে স্টোরি কোনো জায়গায় থাকবে সাবমিট এগুলো পোস্টের জায়গায় কোনো জায়গায় থাকবে সাইন আপ কোনো জায়গায় থাকবে রেজিস্টার কোনো জায়গায় থাকবে জয়েন কোনো জায়গায় থাকবে আপনার এক এক জায়গায় এক এক রকম কথা লেখা থাকতে পারে যখন আপনি শিখে যাবেন তো হয়ে গেল তারপরে যদি কখনও দুই নাম্বার বাইরের পালায় পড়েন বা বলবে যে আমার একদিনেই লাগবে দশ হাজার ব্যাকলিং তো অর্ডার দিয়ে ঝামেলা করবে তাকে দুই নাম্বার কাজ করে দিতে হবে ওইটাও আপনাকে শেখাবো ডন্টরি তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করি যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন